আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? বিয়ে করতে ভয় পাচ্ছেন? নারীর কাছে লজ্জার দিন শেষ? বিবাহিত, অবিবাহিত সকল পুরুষের জন্য একটি স্থায়ী সমাধান। পার্টনারের কাছে এক-দুই মিনিটেই আপনি হেরে যাচ্ছেন। সময় মতো শক্ত হচ্ছে না। ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে। বিশেষ অঙ্গটি ছোট এবং চিকন। মোটা এবং লম্বা হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা আপনাকে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সেবা দিব বিস্তারিত জানতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে দিব আমরা প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন